ধরো কুলকি মারো টান ধরো কুলকি ধরো কুলকি মারো টান El baba El baba এসব হচ্ছে দেখে হ্যাঁ। নতুন করে আর কি হবে কলকি খাওয়ার ট্রেনিং চলতেছে কলকি তো ধরতে পারবো না তবে তোমাদের গলা চেপে ধরতে পারলে ভালো হতো ধরো কলকি মারো টান গাঞ্জা বাবার আশিক প্রাণ গানের লিরিকা টিকটক দেরে অ্যাক্টিং লেভেল দেখা আগেই বুঝে ফেলছিলাম এরা ভবিষ্যতে কলকি খর হয়েই মরবে ময়রা গেলে তোদের সাথে কলকি ছাড়া আর কিছুই যাবে না ঠিক বলেছি তারপর দেখবি কলকির পেছন দিয়ে বের করবে হাতে যেন আরে ভাই এই শালি কলকি টান দিছে নাকি এ তো মুখ দিয়ে কলকির ধোয়া বের করতেছে না ভাই আমি তো জানি না যে কলকি কি রকম করে ধরতে হয় এই শালি তো বাথরুম থেকে বের হয়ে এসে বলতাছে ধরো কলকি মারো টান মাদ্রাসা ছাত্রী আর গানের তালে তালে এইসব কি বলছে আচ্ছা আরে কলকিতে টান পরে মাইরেন আগে এই মাইয়ার কমেন্টটা দেখেন জীবনে প্রথম একটা পরীর মতো সুন্দর মানুষ দেখলাম আরে কিছু হয়নি বাহান্ন ইঞ্চি মেকআপ করছে আর চোখগুলা বিড়ালের মতন করলেই পরীর মতো হয়ে গেল ঠিকই বলেছেন আসলেই হাস্যকর মারো টান গান আরে ভাই এই মাইয়া তো পুরাই কলকি খর চোখ মুখ দেখাই বোঝা যাচ্ছে Next.